এই আইন বাস্তবায়ন করতে চায় কারা পরিমণির ভক্তরা কারা পরিমণির ভক্তরা যেহেতু পরিমাণি মদের কেসে আছে পরিমণির সাথে যাদের মহাত্মা পেয়ার আছে তারা চিন্তা করে মদকে বৈধ ঘোষণা না করলে তাহলে পরিমণি নাজাদ পাবে না আমরা স্পষ্ট বলতে চাই করবে না যার দাদার মদকে অবৈধ ঘোষণা করেছেন পছন্দ করতেন না তার নাক দিয়ে কোনোদিন মতকে বৈধ করবে না কিন্তু মতকে বাস্তবায়ন করতে চায় তারা এই আইন বাস্তবায়ন করতে চায় তারা পরিমণির ভক্তরা তারা পরিমণির ভক্তরা যেহেতু পরিমাণি মদের কেসে আছে পরিমদের সাথে যাদের মহাব্বাত পেয়ার আছে তারা চিন্তা করে মদকে বৈধ ঘোষণা না করলে তাহলে না নাজাত পাবে না ওর কাছে যাওয়া যাবে মদের আইন পাশ করার যে ষড়যন্ত্র চলতেছে আমি বিশ্বাস করি এর পিছনে ভারতের হাত আছে ভারতের হাত আছে যেহেতু ভারত সরকার বর্তমান সরকারকে প্রেসার ক্রিয়েট করার জন্য এই নতুন একটা আইন তাকে ধরিয়ে দিয়েছে যে মদের আইন পাশ করবে বাংলাদেশের শেখ সাহেবের ভক্তরা এবং আল্লাহ আল্লাহ রসুলের ভক্তরা যখন এর বিরুদ্ধে আন্দোলন করবে তখন সরকার প্রেশারের মধ্যে থাকবে আর আমরা তাকে চা কিছু ইচ্ছা তাই বাস্তবায়ন করতে পারবো এটা আমি মনে করি ভারতের ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র কাজে আমি শেখ হাসিনা সরকারকে বলবো আপনি মদের আইন পাশ করার এই দিকে অবসর হলেন না যদি আপনি অবসর হন তাহলে যখন মদ খোররা মদ খেয়ে মাতাল হয়ে যায় এই আইন পাশ করলে জনগণ এমন ক্ষিপ্ত হয়ে যাবে আপনি মাতাল হয়ে যাবেন করতে পারবেন ইনশাআল্লাহ আন্দোলন সৃষ্টি হবে এমন ছবি ঘটনাটি হঠাৎ করে বাংলাদেশকে বরিশালকে কমিউনিজম বানাবার চক্রান্ত চলতেছে আসলে আমাদের শ্রমিক মজদুর এরা তো বুঝে না এরা বুঝে না এদের স্বার্থে যে কাজ করে আসলে এদের স্বার্থ কাজ করে না বরং এদেরকে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করার চক্রান্ত করতেছে আজকে মনে করে রিক্সাওয়ালাদের পক্ষের লোক শ্রমিকদের পক্ষের লোক আসলে শ্রমিকদের পক্ষের নয় রিক্সাওয়ালাদের পক্ষের ন কুরুদের পক্ষের ন মজুদের পক্ষের ন মানে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে ইসলামকে বিদায় দেওয়ার চক্রান্ত করতেছে কাজে আমি শ্রমিক বন্ধুকে বলবো আপনাদের স্বার্থের জন্য আমরা পাশে আসি ছিলাম আসি থাকবো এটা খবর মুসলমানদের দেশে কোন অবস্থাতেই যেন ওই কমিউনিজম